পিসি জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং ষষ্ঠ সপ্তম নবম ও একাদশ শ্রেণীর একাডেমি পরীক্ষার জন্য অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বী ও গুণগত মানের সর্বোৎকৃষ্ট কোচিং মানে বৃত্ত একাডেমিক কেয়ার পিএসসি পরীক্ষার্থীদের জন্য ছয়টি বিষয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান সহ ভিন্ন পদ্ধতিতে মেমোরাইজ নতুন সিলেবাস ভিত্তিক সকল টেক্সট বুকের আলোকে সেরা শিক্ষক কর্তৃক প্রণীত নির্ভুলভাবে রচিত লেকচার শীট যা থেকে প্রায় শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা প্রদান পরীক্ষার আগে স্পেশাল প্রিপারেশন ক্লাস আমাদের জন্য খুবই উপকার হয় এসএসসি ও এইচএসসির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চাহিদা মেটানোর পর শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধে আমরাই প্রথম এক্সপার্ট টিচারদের দ্বারা পরিচালনা করছি বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের বিষয়ভিত্তিক স্পেশাল প্রোগ্রাম এসএসসি ও এইচএসসির ব্যবসায় শিক্ষা সহ সকল বিভাগে কনফার্ম এ প্লাস অর্জন যা অন্য কোনো কোচিংয়ে নেই প্রতিদিন পরীক্ষা প্রতিদিন উন্নতি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের ছয় দিন পর্যন্ত যাচাই ক্লাস করে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে বৃত্ত একাডেমিক কেয়ারের পাঠদান পদ্ধতি অবশ্যই ভার্সনের শিক্ষার্থীদের আশা পূরণ করবে দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার ও তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি কঠিন ও বিস্তারিত তথ্যকে মজার ছন্দ ছক ও চিত্রের মাধ্যমে উপস্থাপনের ফলে শিক্ষার্থীরা সহজেই তা বুঝে নিতে পারে আমরা স্বল্প সময়ে জ্যামিতি ও শর্টকাট টেকনিকের মাধ্যমে গাণিতিক সমাধান খুঁজতে সাহায্য করি এমসিকিউ সলভের শর্টকাট টেকনিক আমাদের অনেক কাজে আসে মেডিকেল বুয়েট ও বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রদের দ্বারা আমাদের ক্লাস পরিচালিত হয় আপনার সন্তান হয়ে উঠে তাদের মতোই তুখর মেধাবী ও সম্ভাবনা কেবলমাত্র আমরাই দিচ্ছি এক ঝাঁক অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মণ্ডলী এবং সর্বাধিক তথ্য সম্বলিত নির্ভুল সেরা গাইডলাইন যা সকল কোচিংয়ের চেয়ে সমৃদ্ধ এবং গুণগত মানে সর্বোৎকৃষ্ট আমাদের চাইতে ভালো মানের লেকচার শিট বা গাইডলাইন আর কোনো কোচিংয়ে নেই তা প্রমাণিত আমরা স্বপ্ন করি আমরা তা জয় করি বৃত্ত একাডেমিক কেয়ার খিলগাঁও চৌধুরীপাড়া কার্যালয় একশো পাঁচ বাই বি খিলগাঁও চৌধুরীপাড়া ঢাকা মাটির মসজিদের পশ্চিম পাশে মোবাইল শূন্য এক আট চার পাঁচ দুই পাঁচ নয় ছয় চার ছয় আমাদের কোথাও কোনো শাখা নেই বৃত্ত একাডেমিক কেয়ার সৃজনশীল পদ্ধতিতে আমরাই শ্রেষ্ঠ